আমি তোমায় ভালোবাসি হ্যালো ভিওয়ার্স আজকে আমরা এমন একটি রাজ্য সম্পর্কে জানাবো যে রাজ্যে এক হাজার জন পুরুষের অনুপাতে সেখানে নশো একত্রিশ জন মহিলা বসবাস করে এমনকি সে রাজ্যে পাঁচ হাজার টাকার বিনিময়ে মেয়েরা যা করে জানলে আপনি হয়তো অবাক হতে বাধ্য হবেন এমনকি সে রাজ্যে প্রতি বছর ধুমধাম করে পালিত হয় হর্নবিল উৎসব আর সেই উৎসবে বৈদেশি পর্যটকরা আসেন সেই উৎসবে এসে সামিল হন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানাতে চলেছি নাগাল্যান্ড রাজ্য সম্পর্কে তো নাগাল্যান্ড রাজ্য সম্পর্কে অজানা তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে আপনি যদি আমিনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন আর আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে ধন্যবাদ নাগাল্যান্ড রাজ্যটি ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত রাজ্যটির উত্তর ও পশ্চিমে আসাম এবং পূর্ব দিকে মায়ানমার ও উত্তরে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে মণিপুর দ্বারা বিশিষ্ট নাগাল্যান্ডের মোট আয়তন হচ্ছে ষোলো হাজার পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার যার ভারতের ক্ষুদ্রতম এটি রাজ্য আর এই রাজ্যটি নাগা পর্বত অবস্থান করছে যার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ সারামতির উচ্চতা হল প্রায় বারো হাজার ছশো ফুট নাগাল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান প্রধান নদীগুলি হল ধনশিরি দোয়াং দিখু ও ঝাঁঝি এখানে উদ্ভিদ ও প্রাণীর জগতে বৈচিত্র্যপূর্ণ রয়েছে নাগাল্যান্ডের সাধারণত উচ্চ আর্দ্রতা বিশিষ্ট বর্ষা বায়ু থাকে কেননা এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে আঠারোশো থেকে পঁচিশশো মিলিমিটার এই রাজ্যটি প্রতি বছর ধুমধাম করে পালিত হয় হরমিন উৎসব এখানে বিভিন্ন উপজাতির মানুষরা অংশগ্রহণ করেন এই উৎসবে ট্র্যাডিশনাল লোক নৃত্য গান খাবার পোশাক গহনা সব কিছু নিয়ে মেলা বসে এই উৎসবে বাহিরে বহু পর্যটক এই সময় এখানে আসেন উৎসবে সামিল হতে তাই নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম হচ্ছে কোহিমা আর সবথেকে বৃহত্তম শহর হচ্ছে ডিমাপুর উনিশশো সালে একলাই ডিসেম্বর নাগাল্যান্ড ভারতের কাছে ষোলোতম রাজ্য হিসাবে ঘোষিত হয় নাগাল্যান্ড আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল নাগাল্যান্ড সম্পর্কে আরেকটি আকর্ষণীয় তথ্য হল এখানে ষোলোটি ভিন জাতিগত সমাজ নিয়ে গঠিত সেখানকার পোশাক ভাষাসহ তাদের এক নিজস্ব পৃথক সংস্কৃতির পরিচয় রয়েছে নাগাল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় নব্বই শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মবলী রাজ্যের বেশ কিছু হিন্দু ধর্মবলী মানুষও রয়েছে এই রাজ্যটির রাজধানী কোহিমা শহরে এমন বেশ কিছু স্থান রয়েছে যা এখানকার সমৃদ্ধ ইতিহাসের সম্পর্কে জানার জন্য পরিদর্শনের যোগ্য কোহিমার বেশ কিছু আকর্ষণের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবরস্থান তার আশেপাশে সুন্দর এলাকা রাজ্যের জনসংখ্যা প্রায় কুড়ি লক্ষ এখানকার জনসংখ্যা দু সালে বা দু সালের তুলনায় হ্রাস পেয়েছে এখানকার প্রতি এক জন পুরুষের অনুপাতে নশো জন মহিলা বসবাস করে ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার মোট আয়তন হিসাবে জনসংখ্যার ঘনত্বে এখানে একশো জন মানুষ বসবাস করে জনসংখ্যার অধিকাংশই গ্রাম কেন্দ্রিক এবং রাজ্যের সাক্ষরতার হার হল প্রায় আশি দশমিক এগারো শতাংশ নাগাল্যান্ডের অধিবাসীরা নাগা নামে পরিচিত এই রাজ্যটি মোট ষোলোটি উপজাতি রয়েছে নাগাল্যান্ড রাজ্যের এবার কুকুরের মাংস বিক্রি ও আমদানি বন্ধ করার নির্দেশ দিয়েছেন সেখানকার সরকার ডিমাপুরে বাজারে দু হাজার টাকার কেজি দরে বিক্রি হতো কুকুরের মাংস তাই গোটা কুকুর বিক্রি হতো প্রায় দু হাজার টাকায় নাগাল্যান্ডে জনসংখ্যা প্রায় নব্বই শতাংশ কৃষিভিত্তিক এখানকার প্রধান ফসল হল ধান ও ভুট্টা তবুও রাজ্যটির খাদ্যর দিক দিয়ে আত্মনির্ভরশীল নয় তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে